পৃথিবী একটিমাত্র সৃষ্টি বস্তু ছিল এবং তিনি সুবাহ তালা তাদেরকে পৃথক করে দিয়েছেন মহাবিশ্বের গবেষণা এবং অনুসন্ধান করছে যারা সৃষ্টি তথ্য নিয়ে গবেষণা করছে এইসব মহাকাশ বিজ্ঞানীরা শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে বহুদূর মহাকাশ পর্যবেক্ষণ করছে এবং মহাকাশে আমাদের সৌরমণ্ডল ও পৃথিবীতে জগৎ সৃষ্টির কারণ পর্যবেক্ষণ করছে। আমাদের মহাবিশ্ব অস্তিত্বে এসেছে এক মহা বিস্ফোরণের মাধ্যমে বিলিয়ন বছর আগে এরপরে আমাদের পৃথিবী সৃষ্টি হয় আমাদের এই সুন্দর পৃথিবী একদম শুরু থেকে সৃষ্টি হয় আর কিভাবে প্রাণীজগৎ ও উদ্ভিদ জগৎ সৃষ্টি হয় এই তথ্যটি রিসার্চ করার পরে এই ভিডিওটি তৈরি করতে সক্ষম হয়েছি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক প্রায় পাঁচশো কোটি বছর আগে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি সংঘর্ষ হয় পাশের একটি গ্রাফ গ্যালাক্সির সাথে এই সংঘর্ষে অসংখ্য লক্ষ ছোট ছোট প্ল্যানেট সিমেল সৃষ্টি হয় যা আমাদের ভাষায় অসংখ্য ছোট ছোট পাথর এমনই অসংখ্য ছোট ছোট সিমিলার প্ল্যানেট সিমেল একই সঙ্গে ধাক্কা খেয়ে খেয়ে আমাদের পৃথিবীর মতো অসংখ্য গ্রহ সৃষ্টি করে তার মধ্যে একটি আমাদের এই পৃথিবী এভাবে আমাদের মিল্কিয়ে গ্যালাক্সিতে অসংখ্য ছোট ছোট গ্রহ লক্ষ্য করা যায় কিন্তু একদিন মঙ্গল গ্রহের আকারের অন্য একটি গ্রহ পৃথিবীর সাথে সংঘর্ষ হয় সেখানে সেই পাথরের কিছু অংশ ধ্বংস হয়ে যায় আর বাকি অংশ পৃথিবীর রেডিয়াসের মধ্যে চলে আসে এই জায়েন্ট ইম্প্যাক্টের কারণেই সৃষ্টি হয় আমাদের চাঁদ যা পৃথিবীর সাথে ধাক্কা খাওয়ার পরেই সৃষ্টি হয় আর আমাদের এই সুন্দর পৃথিবী আর চাঁদের সম্পর্ক ওই দিন সৃষ্টি হয় তখন পৃথিবী ছিল শুধুমাত্র একটি বড় আগুনের গোলা যেখানে ছোট ছোট অসংখ্য পাথর পৃথিবী সহ বাকি গ্রহকে বারবার আঘাত করছিল আর এই ছোট ছোট পাথরের আঘাত পৃথিবীর অ্যাটমসফেয়ার পরিবর্তন আনার চেষ্টা করে যদি ওই সময়ে আমরা পৃথিবীর ভিতর দেখার চেষ্টা করি তাহলে দেখা যাবে ভূমধ্যে এইচ টুও অর্থাৎ পানি এবং সিও টু অর্থাৎ কার্বন ডাই অক্সাইড সৃষ্টি হচ্ছে যা ছিল পৃথিবীর আবহাওয়া সৃষ্টির প্রথম ধাপ তখনই পৃথিবীর গরম আগুনের লাভা আমাদের পৃথিবীর বুক ফেটে বাইরে আসার চেষ্টা করছিল যা থেকে পৃথিবীর বাইরের জল ভূগর্ভে ঢুকছিল আর পৃথিবীর ভূমি গরম আগুনের লাভা হিসেবে উপরে উঠছিল তখন পৃথিবীর বাইরের দিকে একটি ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় যে জিওম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর সারফেসকে কসমিক রে থেকে বাঁচাতো প্রায় লক্ষ কোটি বছর ধরে পৃথিবীতে বৃষ্টি চলতেই থাকে আর সম্পূর্ণ পৃথিবী জলে ঢেকে যেতে শুরু করে আর এই জলে সৃষ্টি হয় জীবনের প্রথম ধাপ যেখানে হাইড্রোজেন অ্যামোনিয়া মিথেন মিশে অ্যামাইনো অ্যাসিড সৃষ্টি করে অন্যদিকে পৃথিবীর ভূপৃষ্ঠে ফ্যাটি অ্যাসিডের উপস্থিতি লক্ষ্য করা যায় যেখানে অসংখ্য ফ্যাটি অ্যাসিড একসাথে মিশে প্রোটোলাইফ মলিকিউলসের সৃষ্টি করে আর এটি ছিল জীবন সৃষ্টির প্রথম শুরু পরবর্তীতে এই মলিকিউলস এর মধ্যে আরএনএ প্রবেশ করে প্রায় চারশো কোটি বছর আগে পৃথিবীর জলস্তর প্রচণ্ড পরিমাণে টক্সিক হয়ে যায় আর এর কারণে অসংখ্য অসংখ্য প্রোটোটাইপ মারা যায় শুধুমাত্র কিছু সংখ্যক প্রোটোটাইপ বাঁচতে পারে যারা পরিবেশের সঙ্গে লড়াই করে জিততে পেরেছিল পরবর্তীতে অসংখ্য এককোষী জীব একসাথে মিশেই বহুকোষী জীবের সৃষ্টি করে যাদের মধ্যে ডিএনএর অস্তিত্ব লক্ষ্য করা যায় ডিএনএ এক প্রজন্ম থেকে অন্য প্রজন্ম বংশগতির ধারক হিসেবে কাজ করে এই ডেভেলপমেন্টের কারণে সৃষ্টি হয় সাইনোব্যাকটেরিয়া সাইনোব্যাকটেরিয়া পরিবেশে অক্সিজেন সৃষ্টি করতে পারত আর ব্যাকটেরিয়া থেকে পরিবেশে সবার প্রথম অক্সিজেন আসা শুরু হয় এমন সময়ে আমাদের মিল্কওয়ে গ্যালাক্সি পাশের গ্যালাক্সির সাথে সংঘর্ষের কারণে আবারও কসমিক ওয়েভের সৃষ্টি হয় যা পৃথিবীর তাপমাত্রা সম্পূর্ণভাবে ঠান্ডা করে ফেলে আর এই সুপারনোভা এক্সপ্লোশনের কারণেই আমাদের পৃথিবীতে মেঘের সৃষ্টি হয় এভাবে ধীরে ধীরে আমাদের পৃথিবীতে তৈরি হয় জীবনের বসবাসের যোগ্য স্থান হিসাবে এখন আমাদের এককোষী জীব অক্সিজেন নিতে সক্ষম যার কারণে ডিএনএ এখন বেশি সংখ্যক ইনফরমেশন নিতে সক্ষম হচ্ছে এখন আমাদের ভূপৃষ্ঠে ব্যাকটেরিয়া ছিল তারা সবাই অক্সিজেন ত্যাগ করত যা আমাদের বায়ুমণ্ডলে অক্সিজেনের চাহিদা পূরণ করে অন্যদিকে বারবার লক্ষ কোটি বছর পর হওয়া সুপারনোভা এক্সপ্লোশন আমাদের পৃথিবীতে একবার বরফে ঢেকে ফেলে আবার বরফ গলিয়ে ফেলে এভাবে কয়েকবার সুপারনোভা এক্সপ্লোশন হওয়ার পর আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে উদ্ভিদের সৃষ্টি হয় এরই মধ্যে আমাদের ভূপৃষ্ঠ থেকে সমুদ্রের জল ভূগর্ভের মধ্যে প্রবেশ করে যেখান থেকে আজ আমরা জল পান করি আর অন্যদিকে আমাদের ভূপৃষ্ঠ আরও ওপরে উঠতে থাকে কয়েকশো বছর বৃষ্টি হওয়ার পর আমাদের পৃথিবী সম্পূর্ণভাবে উদ্ভিদে ঢেকে যায় এবার সমুদ্রের গভীরে কিছু চলতে সক্ষম এমন জীবের অস্তিত্ব দেখা যায় আর এরপরে পৃথিবী উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকার প্রকৃতি তৈরি হয়